আসসালামু আলাইকুম বিয়স আমি আজকে আপনাদের সামনে একটা নতুন একটা তদবে নিয়ে আসছি আশা করি আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন না টেনে তো না দেখলে বুঝতে পারবেন না যার কারণে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আজকে এই ভিডিওটা আমি আপনাদের জন্য করতেছি আমি নাইম কবিরাজ আমি আপনাদের জন্য আজকে বিশেষ করে ভিডিওটা দিতেছি তো আপনারা আশা করি ভালোই আছেন সবাই তো আমি আজকে ভিডিওটা করতেছি এজন্য যে অনেক স্ত্রী আছে স্বামীর অবাধ্য হয় যার কারণে আজকে আমি বাধ্য করার জন্য যে স্বামীর অবহেলা করে স্ত্রীরা তাদের বাধ্য করার জন্য তাদেরকে বাধ্য করার জন্য আমি এমনই একটা তাজিস নিয়ে উপস্থিত হয়েছি দর্শক শ্রোতা বন্ধুরা তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমি আগেই বলেছি না দেখলে বুঝতে পারবেন না তাই এই তাবিজটে লিখে স্ত্রী লোকে সালাম দিতে হবে তো আমি আপনাদের দেখাচ্ছি ভালোভাবে দেখে নিন আর এর ভেতরে কথা আছে একটা যে আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দেবেন আর সঙ্গে একটা সাবস্ক্রাইব করে দেবেন বেল বাটনটা অন করে দেবেন আমাদের সঙ্গে থাকার জন্য আশা করি তাহলে আপনারা আমরা নিত্য নতুন ভিডিও ছাড়লে ওটা প্রতিনিয়ত আপনারা পেয়ে যাবেন তো সে কারণে আপনাদের আমাদের প্রথমে করতে হবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে বেল বাটনটা অন করে রাখতে হবে আমরা নিত্য নতুনই তদবির দিয়ে থাকি এবং ভিডিও আপলোড দিয়ে থাকি তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল কথায় চলে যাই তার জন্য আপনাদের প্রথমে লাগবে এরকম একটা সাদা খাতা সাদা কাগজ আর একটা পেন আর একটা স্কেল লাগবে তাহলে আপনারা বুঝতে পারবেন করতে পারবেন কাজটা তো আমি আপনাদের কাজটা করে দেখাচ্ছি এই কাজটা এভাবে করতে হবে এখানে আপনার লিখতে হবে আমি আপনাদের লিখে দেখাচ্ছি আপনাদের বোধার সাথে এই যে প্রথমে লিখতে হবে এই সংখ্যাটি লিখতে হবে সরি আমার কলমে দাগ না কালি দিয়ে ভরে গেছে প্রথমে এই সংখ্যাটি লিখতে হবে আমাদের দ্বারা কাজ করতে হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সুতরাং আমরা এ ধরনের কাজ করে থাকি দূর দূরান্ত থেকে চালানের মাধ্যমে কাজ করে থাকি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং কি কাজ করে নিতে পারেন একশো পার্সেন্ট গ্রান্টি সহকারে আমরা কাজ করে থাকি এবং তদবি দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা এই কাজ করে থাকি এবং কাজ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন কমেন্টের মাধ্যমে অবশ্যই আপনাদের কাজ একশো পার্সেন্ট সফলতায় মাধ্যমে দেওয়া হবে এবং কাজ গ্রহণ করবেন তারপরে এটা সোজা একটা দাগ দিয়ে নিতে হবে সংখ্যাটি সংখ্যাটা পরে শুধু একটা দাগ দিয়ে নিতে হবে এই যে দাগ দিলাম আমি আপনাদের বোঝার স্বার্থে এই যে তাবিজটা লিখলাম এই তাবিজটা দেখে নিন ভালো করে বুঝে নিন এতে তাবিজটা লিখলাম এই তাবিজটাও এই তাবিজ এভাবে লিখে তারপরে সম্পূর্ণ কাজটা করতে হবে যে আপনার এই তাবিজটা এভাবে লিখে তারপরে এটা আপনার হাতের মাধ্যমে লিখতে হবে হাতের ভিতরে লিখতে হবে আমি আপনাদের বোঝার স্বার্থে আবার সম্পূর্ণ ক্লিয়ারলি বোঝাচ্ছি কোনো স্ত্রী লোকের অধীন করতে চাইলে সূর্য উদয়ের সময় নিম্নোক্ত নকশা হাতের উপর লিখে উক্ত স্ত্রীকে সালাম দিতে দিলে সে বাধ্য হয়ে যাবে সাধকের প্রতি এটা সূর্য উদয় সূর্য উদয়ের মতো সময় ফটো সেটা হলো সকালবেলা যখন সূর্য উঠে আকাশে তখন ওই মুহূর্তে এটা এই তাবিজটা যদি হাতের উপরে বাম হাতে উপরে লিখে যদি স্ত্রীকে সালাম দেওয়া যায় তাহলে ওই স্ত্রী স্বামীর অধীন বাধ্য হয়ে যাবে স্বামী যা বলবে স্ত্রী তাই শুনতে বাধ্য হবে এটা আপনাদের জন্য অনেকেই আছে সংসার করতেছেন কিন্তু অনেকেই আছে যে গার্মেন্টস শ্রমিকরা স্ত্রীরা জামাইকে টাকা পয়সা দেয় না তার জন্য অনেক সময় ধন্দ লেগে থাকে সংসারের ভিতরে তার জন্য তাদের জন্য এটা দেওয়া হলো এরা এটা করতে পারেন ঠিক আছে ইনশাল্লাহ এটা অনেক পরীক্ষিত একটি আমল ঠিক আছে এটা অনেক একটা পরীক্ষিত আমল খুব পরীক্ষিত এটা মনে করেন যে আপনার বইয়ের প্রতি বই থেকে মনে করেন যে আমি আপনাদের দিয়েছি এটা অনেক আগের পুরনো একটা কিতাব লজ্জাতুন নেশা সেই কিতাব থেকে আমার এটা দেওয়া আপনাদের আপনার আমার হাতে লিখেছি আপনাদের দেখে বোঝানোর জন্য এবার আপনারা পুরোটা দেখে নেন কিভাবে কিভাবে লিখতে হয় এ দেখুন আমি আপনাদের সামনে ধরেছি সেটা দেখে আপনারা দেখেন এবং বুঝে নেন এই দেখুন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এই যে সেই বইটা অরিজিনাল আসল লজ্জাতুম নিফা মিশরীয় আশ্চর্য কেরামতি তাবিজের কিতাব প্রথম থেকে অষ্টম খণ্ড একক একসঙ্গে আছে এই যে দেখুন আসুন তাহলে আপনারা বুঝতে পেরেছেন দর্শকরা বন্ধুরা যে কিভাবে কাজটা করতে হয় সে এইভাবে আপনার কাজটা করতে পারলে ইনশাল্লাহ আপনি ফলাফল পেয়ে থাকবেন আর যদি কাজটা না বুঝে থাকেন তাহলে আপনাদের আমাদের ভিডিও মাঝখানে একটা নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন বা কমেন্টের মাধ্যমে যোগাযোগ করতে পারেন এই যে সেই ভিডিও এই যে আমাদের সেই ইয়া তা বন্ধুরা তা আজকে এই পর্যন্ত ভিডিও সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম